নয়নে তার পরালাপনে প্রথম দেখা নয়নে তার পরালাপনে গানে গানে বিশ্বে গানে ভুলে থাকা যায় না প্রথম দেখা নয়নে 우리는 같은 보람 전에 안 따라가라 우리는 같은 보람 Help, help, help, help, help, help, Maria, meu Deus, onde é que será sua vez? Onde Maria, meu Deus? বাবা মারহাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা I do.